এক সপ্তাহ মধ্যে যদি দুই দিন আমরা চাকরিতে না যাই তৃতীয় দিন যাওয়ার পরে বসে কেন আসস নাই স্যার আমার বউটা অসুস্থ আমার মাটা অসুস্থ আমার বাপটা অসুস্থ তখন স্যারে বসে কি উত্তর দেয় তোমার হিসাব তোমার এগুলো ঘরের হিসাব এগুলো এখানে বলতে আসিও না তারপরেও যদি আরেকবার হয় তখন কি করবে ম্যানেজার বেতন কাটো একদিনে হলে একদিনের বেতন কাটো আর যদি বারবার হয় বাস এতটুকুর মধ্যে কি কারো কোনো দ্বিমত আছে এখন বলেন তো নামাজ কার হুকুম আল্লাহ পাক হুকুম দিলেন বান্দা নামাজটা পড়ো হুকুমদাতা আল্লাহ কে আল্লাহ যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন যিনি হচ্ছেন আপনার হাজার অপরাধ গোপনকারী আপনি হাজার অপরাধ করা সত্ত্বেও যিনি আপনাকে এখনো পর্যন্ত পরিবার সমাজে সবার কাছে এখনো সম্মানী ভাবে রেখেছেন কোন আল্লাহ যখন আপনি ঘুমায় যান রাতে কেউ আপনাকে দেখে না তখনও একজনের রহমতের দৃষ্টি আপনার দিকে থাকে ওই আল্লাহ হুকুম দিচ্ছেন আপনাকে আমাকে বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হুকুম চলে আসলো এখন আমরা কর্তব্য কি পালন করলাম আমরা দায়িত্ব কি পালন করলাম শনিবার গেল পাঁচ ওয়াক্তে পাঁচটি নামাজ মানে পাঁচটি হুকুম শনিবার নামাজ পড়লাম না রবিবার নামাজ পড়লাম না সোম মঙ্গল বুধ বৃহস্পতি কাটাই দিলাম যখন শুক্রবারে জুমার দিনটা আসলো জুমার নামাজের আজানের ধ্বনি যখন বেশি আসলো আপনি আমি গোসল করে পবিত্র হয়ে কাপড় চোপড় পড়তে লাগলাম জিজ্ঞেস করলো একজনে কোথায় যাচ্ছ আমরা বললাম নামাজ পড়তে যাচ্ছি কোথায় বলে যে মসজিদে মসজিদ কার গর বলে যে আল্লাহর গর নির্দিদায় নিঃসন্দেহে নির্বয়ে চলে গেলাম মসজিদের দিকে দেখলাম আল্লাহর ঘরের দরজা খোলা দরজার মধ্যে কোনো দারোয়ান দাঁড়ানো নাই মসজিদের দরজাটা খোলা দরজার মধ্যে কোনো দারোয়ান নাই নিঃসন্দেহে ঢুকে গেলাম ওই যে দুই রাখাত পড়তে গেলাম আর কি দুই রাখাতটা পরে চলে আসলাম আবার আপন জীবনের মধ্যে হারাই গেলাম ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম হঠাৎ করে ওই বান্দার মনের মধ্যে চিন্তা আসলো কিছুদিন আগে না আমার বস আমাকে দুই দিন না যাওয়ার কারণে কত রকমের বকা দিল কিছুদিন আগেই তো আমার বস আমাকে দুই দিন চাকরিতে না যাওয়ার কারণে কত রকমের কথা শোনালো আবার বেতনও কেটে ফেলছে আবার বারবার করার কারণে চাকরি থেকে এক কোম্পানি তো বেরই করে দিয়েছে কোন রহমানের বান্দা কোন রহমানের বান্দা সপ্তাহে ছয়টা দিন হুকুম পালন করলাম না তাও আবার ডেলি পাঁচবার করে পাঁচ ছয় তিরিশটা হুকুম শুধু নামাজের মাধ্যমে অমান্য করলাম মিথ্যা তো আছেই সুদগুস্ত আছে আছেই ওই দরজার মধ্যে ফেরাস্তা তো নাই ইমাম সাহও বাঁধা দেয় নাই মোয়াজিনও বাঁধা দেয় নাই আল্লাহর ঘরে তুই ঢুকতে পারবি না শনি তুই আসিস নি রবি তুই আসিস কেমন রহমানের বান্দা আমরা শনি থেকে বৃহস্পতি যখন এই অমান্যটা করলাম শুক্রবারে তাও দুই রাখাত পড়তে গেলাম তারাহুরার মধ্যে মোয়াজিনী একামত দেওয়ার পরে ঢুকলাম নামাজটা দুই রেখাত পরে সালাম ফিরে আবার চলে আসলাম আগে পরে কিছুই পড়লাম না ঘরে এসে যখন বললাম মা বাদ দাও টেবিলের মধ্যে ভাতেরই তখন সে ভাতের দিকে থাকায় চিন্তা করলো এই ভাত তো টাকার বিনিময়ে এসেছে টাকাটা তো চাকরির মাধ্যমে এসেছে আমার বস তো আমার বেতন কেটে ফেলেছে কিন্তু আমার রহমান আমার রিজিক কাটেনি আর আমার বান্দার ব্যাপার ফেরেস্তাদ তোমরা এখানের ভিতরে আসিও না